السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن أبي موسى رضي الله عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده রওয়াহুল বখারি মুসলিম সমস্ত তারই প্রশংসা হামদ ওই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন তার অন্যতম নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে বাক শক্তি দান করেছেন জিহব্বা দান করেছেন মুখ দান করেছেন যার মাধ্যমে আমরা কথা বলে থাকি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সমস্ত নিয়ামত দান করেছেন আমরা তার দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ উল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ বারিক আলে সম্মানিত ভাই বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিহব্বার হেফাজত দ্বিতীয় পর্ব গতকালকে আমি প্রথম পর্ব এই বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব সম্মানিত ভাই বোন আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে বাক শক্তি দান করেছেন জিহব্বা দান করেছেন মুখ দান করেছেন যার মাধ্যমে আমরা কথাবার্তা বলি মানুষের সাথে কথা বলি ইসলামের ব্যাপারে কথা বলি এইভাবে আমরা কথাবার্তা বলে থাকি এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত অতএব আপনাকে আমাকে এই জুবানের এই জিহব্বার এ মুখের হেফাজত করতে হবে সংরক্ষণ করতে হবে এবং ইসলামের মধ্যে সবচাইতে ওই ওই বিষয়টা উত্তম যে ব্যক্তির জিহব্বা থেকে মুখ থেকে এবং হাত থেকে অন্য মানুষরা নিরাপদে থাকে আপনি ওই সময় উত্তম ব্যক্তি হতে পারবেন যে সময় আপনার হাত দ্বারা মানুষ কষ্ট পাবে না যখন আপনার মুখ দ্বারা মানুষ কষ্ট পাবে না তখনই আপনি উত্তম ব্যক্তি হতে পারবেন আর যখন আপনি উত্তম হতে পারবেন তখন আপনার জুবান দ্বারা হাত দ্বারা জিহব্বা বা মুখ দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারবে সম্মানিত তিনি ভাই বোন আমার আপনি উপলব্ধি করুন যাচাই বাছাই করুন যে আপনার এ মুখ দিয়ে মানুষ কষ্ট পেয়েছে কি পায়নি আপনার এই হাত দ্বারা মানুষের কষ্ট হয়েছে কি হয়নি এ হাত দ্বারা মানুষকে আপনি লেখনের মাধ্যমে মানুষের বিপক্ষে লেখনের মাধ্যমে এই মুখ দিয়ে আপনি মানুষের ব্যাপারে গিবাদ চর্চা মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে আপনি তাকে কষ্ট দিয়েছেন কিনা যদি না দিয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার ইসলাম ভালো উত্তম ভালো আদর্শ এটা আপনার জন্য হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ হবে সম্মানিত দিনী ভাই বোন আমার আসুন এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি বিশ্বনবী মোহাম্মদ রসুল আসলাম হাদিসের মধ্যে বলেছেন এই হাদিসটি রয়েছে বোখারি এবং মুসলিমে সহি বোখারির এগারো নম্বর হাদিস সহি মুসলিমের বিয়াল্লিশ নম্বর হাদিস আনাবি মুসা রাদি আল্লাহ আন قال قالوا يا رسول الله আবু মুসা আশারি রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন যে সাহাবাই কেরামরা বললেন কালু ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আইউল ইসলাম আফজল সবচাইতে উত্তম ইসলাম কি ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কি আইউল ইসলাম আফজল সবচাইতে কোন আমল রয়েছে যে আমলের আজার নেকি অনেক বেশি এবং তার মর্তাবা মর্যাদা অনেক বৃদ্ধি আইউল ইসলাম আফজাল সবচাইতে উত্তম ইসলাম আমলের দিক দিয়ে সবচাইতে যেটাতে বেশি নেকি পাওয়া যায় বেশি আজার পাওয়া যায় এবং যার সম্মান বেশি রয়েছে ওই ইসলাম কি ওই ইসলামটা কোন জিনিস পালা মান সালেম আল মুসলিম নবী মোহাম্মদুর রসুল বললেন যে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে উত্তম কাজ হচ্ছে উত্তম ইসলাম হচ্ছে সম্মানের দিক দিয়ে বেশি সম্মানিত ইসলাম হচ্ছে মান সালেম আল যে ব্যক্তির মুখ থেকে এবং হাত থেকে মুসলমানেরা নিরাপত্তায় থাকে নিরাপদে থাকে তাহলে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে যে আপনার দ্বারা আপনার জিহব্বার দ্বারা মুখের দ্বারা মানুষ কোনো কষ্ট পায়নি মানুষ কষ্ট পায় কখন যখন আপনি গিবত করেন নিন্দা করেন খরি করেন মুখ দিয়ে আপনি অহেতুক কথা বলেন শরীয়ত বিরোধী কাজ কথা বলেন তখনই মানুষের অন্তরে আঘাত লাগে মানুষের কালবে হৃদয়ে ব্যথা লাগে আপনার হাত দ্বারা কোন সময় মানুষ কষ্ট পায় যখন হাত দ্বারা আপনি কোনো কিছু চুরি করলেন হাত দ্বারা কোনো কিছু আপনি আত্মসাত করে নিলেন হাত দ্বারা মানুষকে প্রহার করলেন অথবা হাত দ্বারা মানুষের বিপক্ষে আপনি লেখালেখি করলেন মানুষের বিপক্ষে আপনি কিছু লেখে আপনি মানুষকে অপবাদ দিলেন এইভাবে আপনার হাত দ্বারা মানুষ কষ্ট পেয়ে থাকে সম্মানিত তিনি ভাই বোন আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছেন মান সালেমাল মিল্লে যার হাত দ্বারা যার জুবান দ্বারা মুখ দ্বারা জিহ্বা দ্বারা এবং যার হাত দ্বারা মুসলমানরা নিরাপদে থাকে আপনি একজন মুসলিম দাবি করছেন আপনি একজন মুসলমান হওয়ার দাবি করছেন তাহলে আপনার জুবান দ্বারা মানুষ নিরাপদে কেন থাকে না আপনার হাত দ্বারা মানুষ নিরাপদে কেন থাকে না আপনার মুখ দিয়ে মানুষ কেন কষ্ট পাবে আপনার এই হাত দ্বারা মানুষ কেন কষ্ট পাবে যে আপনি মানুষকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি ভালো মানুষ হতে পারলেন না আপনি উত্তম মানুষ হতে পারলেন না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহাম বলছেন মান সালেম আল মুসলিম ওই ব্যক্তি সবচাইতে উত্তম যার জোবান দ্বারা মুখ দ্বারা জিহুব্বা দ্বারা এবং যার হাত থেকে মুসলমানরা নিরাপদ শুধু মুসলিম নয় আপনার পাড়া প্রতিবেশী অমুসলিম থাকতে পারে তারাও যেন আপনার কথাতে চলাতে ফিরাতে হাত দ্বারা মুখ দ্বারা যেন নিরাপদে থাকে কষ্ট না পায় সম্মানিত তিনি ভাই বোনা মোনামা তাহলে আপনাকে এই জিহব্বার হেফাজত করতে হবে এই হাতের হেফাজত করতে হবে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন আল্লাহ এর অবশ্যই আপনাকে হেফাজত সংরক্ষণ করতে হবে আপনি যাচাই বাছাই করুন এই মুখ দিয়ে আপনি কতটা মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে কত মানুষের নিন্দা করেছেন চুগল করি বদনামি বোধ মিথ্যা কথা বলা কত কি আপনি অপবাদ দেওয়া এরকম আপনি কত মানুষকে কষ্টে ফেলেছেন আপনি ভালো মানুষ হতে পারেননি এ হাত দ্বারা আপনার মানুষ আপনার আপনার হাত দিয়ে মানুষকে আপনি প্রহার করেছেন মেরেছেন মানুষের বিপক্ষে লেখালেখি করেছেন ভালো মানুষকে আপনি খারাপ মানুষ বানানোর জন্য মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা লিখেছেন আপনি সমাজের মধ্যে ভালো মানুষ হতে পারে না বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ বলছেন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে যে যার হাত থেকে যার জুবান দ্বারা যার জিহব্বা মুখ দ্বারা এবং যার হাত দ্বারা মুসলমানরা নিরাপত্তায় বসবাস করে নিরাপদে থাকে আপনি এই বিষয়টা উপলব্ধি করুন সম্মানিত দিনই ভাই বোন আমার এটা হচ্ছে সাহি বোখারে হাদিস সাহি বোখারির এগারো নম্বর হাদিস এবং সাহেব মুসলিমের বিয়াল্লিশ নম্বর হাদিস শুধু তাই নয় সম্মানিত ভাই বোন আমার শুধু তাই নয় এমন কি এই মুখের কত গুরুত্ব রয়েছে এই জুবানকে হেফাজত করতে এর বহু গুরুত্ব রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ أشهد أن لا إله أشهد أن لا إله أشهد أن সম্মানিত ভাই বোন আমার বলছিলাম ইসলামের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে যে যার জিহব্বা দ্বারা এবং হাত দ্বারা মুসলিমরা নিরাপদে থাকে সম্মানিত ভাই বোন আমার এই জিহব্বার হেফাজত করতে হবে আপনাকে আমাকে কারণ আপনি যদি এমন এমন কথা বলে দিলেন যে কথা শরীর সম্মত নয় তা পরিহার করতে হবে তার জন্য আপনাকে আল্লাহর কাছে তবা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি আমার প্রতি সবচাইতে বেশি কোন জিনিস নিয়ে ভয় করেন রসুল্লাহ সাল্লাম এই জিহব্বা ধরে বলেছিলেন যে এটা নিয়ে আমি বেশি ভয় করি কারণ এর মাধ্যমে যদি ভালো কথা বলো তাহলে ভালো আর যদি এর মাধ্যমে গুনাহের কথা বলো শরীয়ত বিরোধী কথা বলো তাহলে অনেক বড় গুণা হয়ে যায় আসুন এ মর্মে একটি হাদিস আপনাদের সামনে শোনাই যে জোবানের এই জিহব্বার হেফাজতের কত গুরুত্ব রয়েছে عن سفيان بن عدي عن سفيان بن عبد الله الثقفي قال قلت يا رسول الله حدثني بأمر أعتصم به قال قل ربي الله ثم استقم قلت يا رسول الله ما أخوف تخاف ما أخوف ما تخاف علي فأخذ بلسانه نفسه ثم قال هذا رواه الترمذي سنن الترمذي দুই হাজার চারশো দশ নম্বর হাদিস এই হাদিসের রাবি হচ্ছেন সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রদি আল্লাহ তালানহ তিনি বলেন কাল আকুল তো ইয়া রসুল আল্লাহ আমি বললাম হি আল্লাহ রসুল হাদিসনি বিআমরিন আতসেমবি আপনি আমাকে এমন হাদিস শুনান এমন কথা বলুন আতসেমবিহি যা আমি ধারণ করতে পারি তার চিন্তা করুন সাহাবাই রামদের মধ্যে এই প্রতিভা ছিল এই আগ্রহ ছিল যে তারা নবী মোহাম্মদ রসুলের কাছে গিয়ে বলতেন যে আপনি আমাকে এমন কথা বলুন যা আমি ধারণ করতে পারি আমরা যারা আছি আমাদের উচিত হবে যে আমরা ওলামায় ক্রামদের কাছে গিয়ে বলি যে আপনারা আমাদেরকে দিনের কথা বলুন সঠিক কথাগুলো বলুন শুধু তাই নয় সেই সাহাবি বলছেন যে আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি আমাকে এমন কথা বলুন এমন হাদিস শুনান যে আমি ধারণ করতে পারি বহন করতে পারি যেটাকে আমি আঁকড়ে ধারণ করতে পারি আলা তিনি বললেন কুল রব্বি আল্লাহ তুমি বলো যে আমার প্রভু হচ্ছে আল্লাহ মাস্তাকিম অতপর তার উপরে দৃঢ় থাকে অর্থাৎ তুমি বলো যে আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এই কথার উপরে দৃঢ় থাকো মজবুত থাকো তোমাকে যেন কেউ নড়াচড়া করতে না পারে তোমাকে যেন কেউ আল্লাহর পথ থেকে সরাতে না পারে এমন ভাবে তুমি দৃঢ় থাকো বলতো ইয়া রাসুল আল্লাহ সে সাহাবি বলছেন সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি বলছেন আমি বললাম হে আল্লাহ রাসুল মা আখওয়াফ মা তাখাফ আলাইয়া আপনি আমার প্রতি সবচাইতে কোন বিষয় নিয়ে ভয় করেন কোন বিষয় নিয়ে আপনার সবচাইতে আমার ব্যাপারে ভয় হয় নফসে অতপর রসুল্লাহ সাল্লাম এই জিহব্বাটা নিজের জিহব্বা ধরে বলেন বলেন এটা যখন ওই সাহাবি বললেন কুলতে ইয়া রসুল মা আখওয়াফ মা তাখাফ আলাইয়া আপনি আমার প্রতি সবচাইতে বেশি কোন বিষয় নিয়ে ভয়ে আছেন তখন রাসুল উল্লাহ সাল্লাম কি করেছিলেন ফাখাদা বেলেসান নফসি অতপর রসুল্লাহ সাল্লাম নিজেরই জিহব্বাকে ধরে বললেন কি বলেন সোম্মা খালা অতপর বললেন হাদা আমি এটা নিয়ে বেশি তোমার উপরে ভয় করছি তাহলে চিন্তা করুন যে এই জুবানের হেফাজতের এই মুখের হেফাজতের এই জিহব্বার হেফাজতের কত গুরুত্ব আছে যে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবচাইতে বেশি ভয় করতেন কারণ এই দিক দিয়ে যদি আপনি ভালো কথা বলেন তাহলে আপনি নেকি পাবেন মন্দ কথা যদি আপনি বলেন তাহলে আপনার গুণা হবে এই মুখ দিয়ে শরীর সম্মত কথা বলুন ভালো হবে তৌহিতের কথা বলেন লাভ হবে আর শিল্প বেদাতের কথা বললে আপনি বড় বড় গুনার মধ্যে পড়ে যাবেন রসুল্লাহাম এই জিহব্বা ধরে বলেছিলেন সবচাইতে আমি বেশি ভয় করি এটা নিয়ে এটা যদি ঠিক থাকে তাহলে তোমার সব ঠিক আছে তুমি যদি এই বিষয়ের গ্যারেন্টি দিতে পারো এটা দিয়ে আমি গুনাহ করব না তাহলে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি এ কথায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল অন্য হাদিসের মধ্যে বলেছে সম্মানিত দিনী ভাই বোন আমার তাহলে আপনাকে আমাকে এই জোবানের এই জিহব্বার কত হেফাজত করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহাল্লাম এই সাহাবির প্রতি সবচেয়ে বেশি ভয় করতেন এই জিহব্বা দিয়ে দেখো এটা যদি ঠিক থাকে এর দ্বারা গুণ যদি না করো তাহলে তুমি ঠিক আছো এটার হেফাজত করা কত আমাদের জন্য দরকার আছে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় এই জন্য উর্দু ভাষীরা বলছেন কদম উঠানে সে পহলে সোচ লো তোমার আঞ্জাম কে হোগা কিছু বললে সে পহলে সোচ লো তোমার কে আঞ্জাম হোগা কিছু বলার পূর্বে চিন্তা করো যে কথা বললে তোমার লাভ হবে না ক্ষতি হবে তো তিনি ভাই বোন আমার তাহলে এই জিহব্বা আল্লাহ পাকের কত বড় নিয়ামত বাক শক্তি কথা বলার শক্তি হচ্ছে আল্লাহ রাবুল আলের পক্ষ থেকে বড় একটি নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে এই নিয়ামতের আপনাকে আমাকে হেফাজত করতে হবে আপনার দ্বারা যেন গিবত পরনিন্দা চুগল করি বেইমানি মিথ্যা অবাদ দেওয়া মিথ্যা কথা যেন আপনি না বলেন এমুক দিয়ে কোরআন তেলাওয়াত করবেন হাদিস পড়বেন যে কোনো আজকার করবেন সুরা পড়বেন আপনি নেকি করবেন এই যে হব্বাদের এমুখ দিয়ে নেকির কাজ করবেন গুনাহের কাজ করবেন না সম্মানিত দিনই ভাই বোন আমার শুধু তাই নয় এই জিহব্বার হেফাজতের কত দরকার আছে যে আপনি যদি সার্বিক নাজাদ পেতে চান সার্বিক কল্যাণ পেতে চান নাজাদ পেতে চান তাহলে আপনি এটাকে আটকে রাখুন এটাকে কন্ট্রোল রাখুন জিহব্বা যদি কন্ট্রোল রাখতে পারেন তাহলে আপনি সার্বিক নাজাদ পেয়ে যাবেন সম্মানিত তিনি ভাই বোন আমার যে হাদিসটা আপনাদের সামনে বললাম সেটা হচ্ছে তিরমিজির দুই হাজার চারশো দশ নম্বর হাদিস এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটা হচ্ছে শাহী শুধু তাই নয় শুধু তাই নয় এই জিহব্বর হেফাজতের কত দরকার আছে যদি আপনি এটাকে হেফাজত করতে পারেন তাহলে আপনি নাজাদ পেয়ে যাবেন ওকমা বিন আমির আল্লাহ তাআলা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মান্নাজাদ ওকমা বিন আমির আল্লাহ তাআলা বলেন আমি বললাম হে আল্লাহ রাসূল মান্নাজাদ নাজাদ নাজাত কিভাবে পাবো পরিত্রাণ কিভাবে পাবো কালা আমলিক আলাইকা লিসানাক সাহাবী উকবা বিন আমির বললেন মান্নাজাত নাজাতের পরিত্রাণের পথ কোথায় আছে কিভাবে আমি নাজাত পাবো পরিত্রাণ পাবো চিন্তা করুন যে এই জুবানের এই জিহব্বার হেফাজতের কত দরকার আছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহাম বললেন আমলিক আলাই কালেসানাক তুমি তোমার এই জিহব্বাকে কন্ট্রোলে রাখো এই জিহব্বাকে তুমি মজবুতভাবে ধারণ করো এতে তোমার কন্ট্রোল থাকবে এটা বুঝে সুঝে কথা বলো আমলিক আলাইকা লিসান একা তুমি তোমার জিহব্বারকে কন্ট্রোল করে রাখো এটাকে তুমি এটাকে ধারণ করে রাখো এটার তুমি মালিক হয়ে যাও অর্থাৎ আমলিক আলাইকা লিসান একা তুমি তোমার এই জিহব্বাকে আঁকড়িয়ে ধরে থাকো এই জিহব্বার দ্বারা তুমি অশ্লীল কথা বলবে না শরীর বিরোধী কথা বলবে না তুমি আমলিক আলাইকা লিসান তুমি তোমার এই জিহব্বা কে আঁকড়িয়ে ধরে থাকো এটার তুমি এটার প্রতি কন্ট্রোল রাখো এটাকে কন্ট্রোলে রাখো আর তোমার বাড়ি যেন প্রশস্ত হয় অবকে আলা খাতিয়াতে এবং তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো কাঁদো তাহলে এই জিহব্বাকে সংরক্ষণ করে রাখতে হবে সংযত করে রাখতে হবে আমনিক আলাই কালিসানাক তুমি তোমার এই জিহব্বাকে সংযত করে রাখো কন্ট্রোল করে রাখো এটাকে তোমার আয়ত্তে রাখো বলিয়া সাকা বাইতুক এবং তোমার বাড়িকে প্রশস্ত করো ওকে আলা খাতিয়া এবং তুমি তোমার গুনাহের জন্য ক্রন্দন করো আল্লাহর কাছে কাঁদো পাপ করেছো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ আল্লাহকে বলো আল্লাহ আমি কেঁদে কেউ তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা যাচ্ছি আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এটা হচ্ছে তিরমিজির দুই হাজার চারশো ছয় নম্বর হাদিস এই হাদিসটি হচ্ছে হাসান এই হাদিসটিও হচ্ছে সাহি সম্মানিত দিনী ভাই বোন আমার তাহলে এই জিহব্বার হেফাজতের কত দরকার আছে আপনি যদি সার্বিক নিরাপত্তা চান সার্বিক কামিয়াবি চান সার্বিক সফলতা অর্জন করতে চান তাহলে আমরিক আলাইকা লেসানাকা আপনি আপনার এই জিহব্বার হেফাজত করুন সংযত করে রাখুন হ্যাঁ এটাকে কন্ট্রোলে রাখুন তাহলে আপনি নাজাদ পেয়ে যাবেন কারণ এই জিহব্বা দ্বারা মানুষ এমন কথা বলে দেয় এমন কুফরি সিরকি কথা বলে দেয় যার কারণে মানুষের ঠিকানা জাহান্নাম হয়ে যায় শুধু তাই নয় আসলে এমন একটা হাদিস আপনাদের সামনে পেশ করে আনাবি হরাতা রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان العبد لا يتكلم بالكلمه মা ইয়াতাবায়্যানু মা ফিহা ইয়াহাবি বিহা ফিন-নার আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদাল্লাম বিল কালিমা নিশ্চয়ই বান্দা এমন একটি কথা বলে মা এতাবাইয়েল ফিহা সে ব্যক্তি কথা বলার পরে আগে এবং পরে চিন্তা ভাবনা যাচাই বাছাই করে না যে সে কি বলল ইহা বিবিহা ফিন্নার এই কালেমা বলার কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে পতিত করা হবে জাহান নামে তাকে প্রবেশ করা হবে যখন একজন ব্যক্তি এই মুখ দিয়ে সিরকি কথা বলবে কুফরি কথা বলবে এর মাধ্যমে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে আবার আদামা বাইনাল মাসেক অল যে জাহান নামের ব্যবধান হবে পশ্চিম এবং পূর্ব যত দেশ মানে ডিস্টেন্স রয়েছে দূরত্ব রয়েছে অত বড় জাহান নামে এই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে সাহি ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস সাহি মুসলিমের দুই হাজার নয়শো অষ্টাশি নম্বর হাদিস সম্মানিত দিনই ভাই বোন আবার তাহলে এই জিহবার হেফাজতের অবশ্য দরকার আছে এমন কথা বলবেন যে কথা আপনার শরীর সম্মত কথা খবরদার এটাকে সামনে রাখুন সাবধানে সতর্ক সতর্ক এবং সাবধানে রাখুন সংযত করে রাখুন তাহলে তা আপনি সার্বিক নাজাদ পেয়ে যাবেন আসুন আরেকটি হাদিস বলে আপনাদের এখান থেকে আমি বিদায় নিব তো তিনি ভাই এবং আমার যদি আপনি এই জিহব্বার মুখের এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারেন এই দুইটার মাধ্যমে আপনি কোনো পাপ অন্যায় গুণা করবেন না বিশ্বনবী মোহাম্মদুর রসুল আপনাকে জান্নাতের গ্যারেন্টি দেবেন ইনশাআল্লাহ একথায় বলছেন তাহলে আপনার এই মুখ দিয়ে আপনি শরীয়ত বিরোধী জন্য কথা না বলেন সংযত করে রাখেন আর লজ্জাস্থান দ্বারা জেনা ব্যবিচার পাপাচারে লিপ্ত হলেন না এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন এই দুইটা জিনিস দ্বারা আমি কোন রকমের পাপ গুণ অন্যায় করব না অবশ্যই আপনাকে নবী মোহাম্মদুর রসুল জান্নাতের গ্যারান্টি দিবেন আসুন এই মর্মে একটা হাদিস পেশ করে আন সাহলিবনে সাহাদিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه রাসূলুল্লাহ সাল্লাম সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন সাহাল বিন সাদ বলেন তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মান ইয়াদমান লি মা বাইন লিহয়াইহি ওয়া মা বাইন রিজলাইহি আদমান লাহুল জান্নাহ মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে নিরাপত্তা দিবে মা বে লাহিয়াহে দুই চোয়ালের মাঝখানের বিষয় বিষয়ের ব্যাপারে অমা বেন রিজলাই এবং দুই রানের দুই উরুর মাঝখানের জায়গার গ্যারেন্টি দিবে যে এই দুই চোয়ালের মাঝ অর্থাৎ এই জিহব্বা দিয়ে মুখ দিয়ে কোন রকমের পাপ অন্যায় গুণা করবে না এর গ্যারেন্টি দিবে নিশ্চয়তা দিবে অমা বেন রিজলাই এবং দুই প্রাণের অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দিবে এই দ্বারা আমি পাপ অন্যায় গুণা জেনাবে বিচার করব না এরকম যে নিশ্চয়তা দিবে গ্যারান্টি দিবে আদমাল্লাহুল জান্নাহ আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহান এই কথা কে বলছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সহিব খারির ছয় হাজার চারশো চুহাত্তর নম্বর হাদিস রসুল্লাহ কি বললেন মাইয়াদমান লি যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দিবে গ্যারেন্টি দিবে জামানত দিবে মা বাইনা লেহাই হে এই দুই চোয়ালের মাঝে অর্থাৎ জিহব্বার এর গ্যারেন্টি দিল অন্যায় করব না মিথ্যা বলবো না চুগলখড়ি করবো না খারাপ কথা বলবো না অমা বাইনা রিজলাই এবং দুই রানের অর্থাৎ লজ্জাস্থানের সংরক্ষণের জিম্মেদারি দিবে আদমাল্লাহুল জান্নাত আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিন এ কথা কে বলছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহাম তিনার কথা মিথ্যা হতে পারে না অর্থাৎ যে ব্যক্তি এই জিহব্বার হেফাজত করবে এই আমাদেরকে নিরাপদে রাখো হে আল্লাহ হে পরবর্তীকারে আলাম তুমি আমাদের হেফাজত করি আমরা আমাদের এই মুখ দিয়ে ভালো কথা বলতে পারি আল্লাহ তোমার ব্যাপারে তোমার নবীর ব্যাপারে তোমার দিনের ব্যাপারে তোমার শরীয়তের ব্যাপারে মানুষের সাথে যে উত্তম কথা বলতে পারি শরীর সম্মত কথা বলতে পারি এবং আমরা যেন এই মুখ দিয়ে গুণা থেকে পাপ থেকে অন্যায় থেকে বাঁচতে পারি তুমি আমাদেরকে তৌফিক দান করো হে আল্লাহ হে পরবর্তীকার আলাম তুমি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুণাগুলি মুখকে মাফ করো সময় তো তিনি ভাই বোন আমার গতকালকে এবং আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে হব্বার হেফাজত এটা প্রথম পর্ব কালকে বলেছি আজকে দ্বিতীয় পর্ব বললাম আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার সঠিক আমল করার তৌফিদার করে আল্লাহ মামিন আর একটি ঘোষণা দিয়ে দিই আজকে আমাদের সম্মেলন রয়েছে ঢাকা ইসলামিক সেন্টারে সম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হচ্ছেন শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ দায়ী দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার এবং আলোচক পিস টিভি বাংলা আরও বক্তা রয়েছেন আমাদের শেখ মাহবুব দায়ী কাতি ইসলামিক সেন্টার আমি ইনশাল্লাহ উপস্থাপক হিসাবে রয়েছি আপনারা সকলে আমন্ত্রিত আপনারা আসুন ঢাকা ইসলামিক সেন্টারে এশার সালাতের পরে আমাদের সম্মেলন ইনশাল্লাহ শুরু হবে আপনারা সবাই আমন্ত্রিত আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন সুহানাক আল্লাহ কবে হাম দেখা সাধু আল্লাহ ইল্লা আনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি